এই ভেজারাতেই হাওয়া একটু তোমায় কাছে পাওয়া চাঁদ ডুবে যায় মেঘে মেঘে অন্তরে কিছু কিছু চাওয়া আরো কাছে যাওয়া একটু তোমার হৃদয়ে সাজাই আমি হাজারো আশা পড়ে দেখো চোখে সেই না বলার ভাষা হৃদয়ে সাজাই আমি হাজারো আশা পড়ে দেখো চোখে প্রেম যখন রঙিন লাগে তোমাকে দেখে ভালোবাসা রঙে যায় সে ছবি এঁকে পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে ভালোবাসা রঙে যায় আমার রোদ হয়ে মনে দিল ছোয়া ও এই ভেজারা এই হাওয়া একটু তোমায় কাছে পাওয়া চাঁদ ডুবে যায় মেঘে কিছু কিছু চাওয়া স্বপ্নের জানালায় কি দেয় প্রেম দূর থেকে আরো কাছে যাওয়া একটু তোর কিছু কিছু চাওয়া একটু তোমায় কাছে পাওয়া অন্তর কিছু কিছু চাওয়া একটু তো